আসসালামু আলাইকুম to everyone welcome to Tassel Bangladesh লিসেনিংয়ে আমি কিচ্ছু বুঝি না আইএলস লিসেনিং এরকম ডাউট অনেকেরই রয়েছে আসলে আপনাকে জানতে হবে যে আপনার সব কিছু বুঝতে হবে না আইএলস লিসেনিং মডিউলে সঠিক জায়গা মতো বুঝে প্রশ্নের উত্তর করা সম্ভব অথচ অনেক কিছুই না বুঝে এটি কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব কারণ লিসেনিং নিয়ে আমরা কতটুকু অ্যানালাইসিস করে থাকি লিসেনিংকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে লিসেনিং অ্যাক্টিভিটি তিনটি অংশে বিভক্ত প্রথমটি হচ্ছে প্রে লিসেনিং মাঝখানেরটি হচ্ছে ওয়াইল্ড লিসেনিং যখন আমরা লিসেনিংটি করব এবং উত্তর জট ডাউন করবো এবং তৃতীয়টি হচ্ছে পোস্ট লিসেনিং এখন একটি একটি করে আমি বলবো কোন পার্টে কি করা হয়ে থাকে প্রি লিসেনিং পার্ট লিসেনিংয়ে যখন লিসেনিং টেপটি বাজবে অথবা একটি সেকশনের জন্য কোনো একটি টেপ বাজানো হবে তার পূর্বে আপনাকে কিছু সময় দেওয়া হবে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করার জন্য বা বিশ্লেষণ করার জন্য এটিকে বলা হয় প্রিলিসেনিং পার্ট এই পার্টটিকে আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজে লাগাতে হবে এই পার্টটিতে আমরা যা করব তার নাম হচ্ছে অ্যান্টিসিপেশন অথবা পূর্ব ধারণা করা এই ধারণাটি দুটি জিনিস নিয়ে হয়ে থাকে একদম সূক্ষ্মভাবে দুটি জিনিস প্রথমটি হচ্ছে অ্যান্সারের ধরন গেজ করা বা অনুমান করা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রশ্নে কোনো ট্রিক বা ট্র্যাপ রয়েছে কিনা এটি সুন্দরভাবে অবজার্ভের মাধ্যমে প্র্যাকটিস করা যায় যেটি আমরা টেসল বিডিতে করিয়ে থাকি দ্বিতীয়টি হচ্ছে ওয়াইল্ড লিসেনিং অথবা লিসেনিংয়ের সময়টুকু এখানে আপনাকে চারটি স্কিল অর্জন করতে হবে বা চারটি বিষয় আপনাকে অর্জন করতে হবে দের আর ফোর ফ্যাক্টরস প্রথমটি হচ্ছে switching between hearing and listening mode আমি ব্যাখ্যা করে একটু পর বলবো এই জিনিসটি কী দ্বিতীয়টি হচ্ছে সাইনপোস্ট অবজারভেশন তৃতীয়টি হচ্ছে ফাইন্ডিং দি অ্যান্সার এবং চতুর্থটি হচ্ছে অ্যাটেনশন শিফটিং একটি আমি বুঝিয়ে দেব এই অল্প সময়ের ভিতরে সবগুলো বোঝানো সম্ভব নয় যেমন প্রথমে বলেছিলাম switching between hearing and listening mode আচ্ছা ধরুন আপনি বই পড়ছেন আপনার পরীক্ষা কিন্তু রুম একটি এদিকে টেলিভিশন শব্দ হচ্ছে অনেকেই দেখছেন এখন আপনার মনোযোগ কিন্তু বই পড়ার দিকে টেলিভিশনের যেই শব্দটি আপনার কানে ঢুকছে সেটিকে বলে হিয়ারিং তার দিকে আপনি মনোযোগ দিচ্ছেন না এখন আপনি যদি বইটি ফেলে দিয়ে টেলিভিশনের দিকে মনোযোগ দেন এবং শোনেন মনোযোগ দিয়ে যে কি বলা হচ্ছে সেটিকে বলা হবে লিসেনিং তাহলে হিয়ারিং হচ্ছে শব্দকে কানের ভিতরে ঢুকতে দেওয়া যা বুঝলাম বুঝলাম যা বুঝলাম বুঝলাম না আমি গুরুত্বই দিলাম না আর আরেকটি হচ্ছে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনা তাকে বলে লিসেনিং আপনি যদি চল্লিশ মিনিট লিসেনিং করেন this is impossible for a human mind to bear অর্থাৎ মানুষের মনের পক্ষে এত চাপ নেওয়া সম্ভব না যেই কাজটি আপনারা সবাই করে থাকেন এই অদ্ভুত কাজটি থেকে বিরত থাকার জন্য আমাদের শিখতে হবে how to switch between hearing and listening mode এখন আসি তৃতীয় পার্টে পোস্ট লিসেনিং অর্থাৎ আপনার লিসেনিং পরীক্ষা শেষ you will be given extra ten minutes to transfer your answer from the listening question paper to the answer sheet আপনাকে আলাদা দশ মিনিট সময় দেওয়া হবে কোয়েশ্চেন পেপারে যে আপনি রাফ উত্তরটি লিখেছিলেন সেটিকে ট্রান্সফার করার জন্য এখন এই পোস্ট লিসেনিং পার্টে আপনি যেই কাজটি করবেন সেটিকে বলা হয় ফাইন টিউনিং দি অ্যান্সার অর্থাৎ আপনি উত্তর পেয়েছেন ধরুন দ্য ক্লাস কিন্তু আপনি লিখেছেন ক্লাস ইউ গেট জিরো অর্ধেক মার্ক কি নাই sir sorry there is no partial mark in IELTS either in reading listening or any other module অর্থাৎ word limit spelling small capital and so on এই জিনিসগুলোকে সঠিকভাবে লেখাটাই হচ্ছে ফাইন টিউনিং দি অ্যান্সার এখন আপনিই বলুন এই তিনটি বিষয় আমরা জানিই না ভালো করে আর তার সাব ফ্যাক্টরসগুলো তো দূরের কথা অর্থাৎ attention shifting switching between hearing and listening mode and so on এই সবগুলো জিনিসগুলো না জেনে আপনি যদি দিনের পর দিন শুধু লিসেনিং টেস্ট দিয়ে যান আপনার স্কোর তাহলে কোনো দিনই আপনি ইম্প্রুভ করতে পারবেন না ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সর্বোচ্চ সিক্স পয়েন্ট ফাইভ আমি জানি না কে কত পাবেন কিন্তু যার যার ডেজার্ট স্কোর অথবা সেভেন অ্যান্ড অ্যাভাভ যেটাকে বলা হয় বিশ্বজুড়ে ভালো স্কোর সেটি আপনি কখনোই করতে পারবেন না dear viewers I am Kazi Mohammad Shafi Iqbal head of IELTS Tassel Bangladesh I am a nine band scorer in IELTS and have been in the training world for over twenty years শেষ কথা আমি যেটি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে সেটি হচ্ছে ধরুন আমি বারবার একই পদ্ধতি চেষ্টা করে ব্যর্থ হলাম তখন আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে পরীক্ষাটি কঠিন লিসেনিং টেস্টটি কঠিন ছিল তারপর প্রোনাউন্সিয়েশন হার্ড ছিল এইবার ইউএস প্রোনাউন্সিয়েশন না দিয়ে অস্ট্রেলিয়ান প্রোনাউন্সিয়েশন দেওয়া হয়েছে এমন আরও অনেক কিছু আসলে এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল যদি এই সিদ্ধান্তটি আপনি নিয়ে থাকেন এটি সম্পূর্ণ ভুল হবে এই কারণেই যে এক্সেন্ট ইউএস অস্ট্রেলিয়া স্পিড এগুলোর উপরে আসলে আয়েলস লিসনিং স্কিল নির্ভর করে না আমি এতক্ষণ ধরে যে ফ্যাক্টরসগুলো বললাম সেগুলোর উপরে আয়েলস লিসনিং স্কিল এবং আয়েলস লিসনিং সাকসেস ডিপেন্ড করে সিদ্ধান্তটি হবে যদি আপনি না পেরে থাকেন সিদ্ধান্তটি হবে হচ্ছে সম্ভবত আমি উন্মাদ কেন কারণ আমরা একই জিনিস চেষ্টা করব কিন্তু ভিন্ন রেজাল্ট আশা করব এটি উন্মাদনার লক্ষণ ছাড়া আর কিছুই নয় দরকার যেটি সেটি হলো আমার মাইন্ডসেট পরিবর্তন এবং অ্যাকশন পরিবর্তন change your mindset and change your action. And Tesla Bangladesh is the change maker. Thank you very much for watching us. Assalamu alaikum.